হাঁটতে হাঁটতে এখনও হাঁটতেছি কিন্তু আলিপটেক পৌঁছাতে পারতেছি পাক্কা এক ঘন্টা সময় লাগবে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে হাঁটতেছি সেটা হচ্ছে একেবারেই নদীর সাইডে তো এই জায়গাটি আসলেই পানিতে ভরপুর থাকে অনেক সময় কিন্তু সেই জায়গাটি এখন শুকিয়ে দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে গেছে পানি অর্থাৎ নদীটি অনেকটা ছোট হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনাদেরকে আমি বলবো আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এবং এই ভিডিওগুলি করতে আমার অনেক পরিশ্রম হয় যারা ভিডিওগুলি দেখে উপভোগ করেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলে শুধু এই সিনেমাটিক ট্রাভেল ভিডিও সবুজ মাহমুদ টিপসি তৈরি হয় না এই ভিডিওতে এই চ্যানেলে থাকবে আরও বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও তো আসলে অনেকটাই পথ এখানে এই সুদিনার সিজনে ট্রলারে নদীর ওপার আসলে মুন্সিগঞ্জ দিয়ে যা ডাকা যেতে অনেকটাই কষ্টদায়ক কেননা আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে বহু দূর মিনিমাম ঘন্টাখানেক লেগে যাবে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে টেক যেতে সেটা অনেকটাই কষ্টদায়ক বর্ষার সিজনে একবারে টেক চলে যায় চলার তখন ঢাকা থেকে আসতে যাতায়াত করতে অনেকটা সুবিধা হয় কিন্তু এই হুদিনার সিজনে অনেকটাই কষ্ট হয় তো হুদিনার সিজনে এই আলিটেক দিয়ে বা এই জাজিরা দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ যাওয়াটা আমি অনেক কষ্টদায়ক মনে করি তো না যাওয়াটাই ভালো তো সাইকনল এক নং সাইকনল যে গাড়িটি রয়েছে সেখান থেকেই লঞ্চ যে যাতায়াত করাটা অনেকটাই সুবিধাজনক আমি টি স্কিপ করে নেই যেহেতু আপনাদেরকে আমি দেখিয়েছি এবং পুরো ডিটেলসটাই তো এখানেই হচ্ছে আলু বনে তো তার পাশে রয়েছে এগুলি হচ্ছে পেঁয়াজ খেতি তো আমি যেহেতু হাঁটতে হাঁটতে অনেকটা হরান হয়ে গেছি তো এই মুহূর্তে আর ভিডিও করছি না একটু স্কিপ করে নিচ্ছি